থামে চারো ধারে পাহাড়ে পর্বত ঘেরা পাহাড়ে পর্বত ঘেরা ঝুমুর গায়ে নাচব সবাই আসাম দেশের রাখিব সমান গায়ে নাচিব সবাই আসাম boss দিন ধাতিং মাঝল বাজে বাজে গো বাসুরি দিন ধাতিং মাঝল বাজে বাজে গো বাসুরি মাদলে গো তালে তালে নাচুব ঝুমুর নাচুব ঝুমুর নাচে নাচে মূর্খামদের প্রাণ চারো ধারে পাহাড়ে পর্বত ঘেরা পাহাড়ে পর্বত ঘেরা ঝুমুর গায়ে নাচব আসাম দেশের রাখিব সম্মান ঝুমুর গায়ে নাচব राखी बसनमा